অ্যাপস শেয়ার করতে যাচ্ছি এটা মার্কেটে অনেক পরিচিত আপনারা গুগলে এবং ইউটিউবে সার্চ করলে এই অ্যাপসটার অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন অনেক রিভিউ অনেক ইউটিউবার করেছে এটা শুধুমাত্র দিনে একবার এসে একটা ক্লিক দেন আপনার আর কোনো কাজ করতে হবে না আপনার মাইনিং চলতে থাকবে আপনার আর্নিংস হতে থাকবে আমি কেন এই অ্যাপসটাকে নিয়েই রিভিউ করছি আর আপনাদেরকে কেন বলছি এটাতে যুক্ত হতে মাইনিংটা শুরু করতে প্রথম কারণ হচ্ছে এটাতে আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না দ্বিতীয় কারণ হচ্ছে এখানে অ্যাফেসটা ওপেন করে রেখেছি এটার একটু নিজের দিকে যদি খেয়াল করেন টোটাল এখানে তারা মার্কেটে ফিফটি মিলিয়নের মতো অনলি ফিফটি মিলিয়নের মতো কয়েন নিয়ে মার্কেটে আসতে যাচ্ছে কি করে বলছি এখানে দেখতে পাচ্ছেন কয়েন মাইন হয়েছে থার্টি টু ক্রোর এখানে লেফট আছে অর্থাৎ মাইনিং হতে বাকি আছে নিচে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে প্রায় ফিফটি মিলিয়নের মতো সামান্য কিছু বেশি হয়তো হবে ফিফটি মিলিয়নের মতো কয়েন নিয়ে তারা মার্কেটে আসছে এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার একটা কয়েন একটা মাইনিং অ্যাপস তারা এই পরিমাণ কয়েন নিয়ে মার্কেটে আসতে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু তারা তাদের মেইন নেট লঞ্চ করে ফেলেছে আপনারা যারা পাই মাইনিং করেছেন তারা মেইন নেট সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আর মেইন নেট লঞ্চ হয়ে যাওয়া মানে কতটা এগিয়ে যাওয়া সেটাও আপনারা বুঝে ফেলেছেন এই কয়েনটা তাদের ফার্স্ট ফেজে আছে তারপরে কিন্তু তারা অনেক কিছু এগিয়ে গিয়েছে এবং তাদের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে টুইটার বলেন ফেসবুক বলেন সব জায়গায় তারা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখান থেকে তারা আপনার কাছ থেকে কোনো ডিমান্ড করছে না আপনার কাছ থেকে কিছু তারা চাইছে না সো আমরা এটাতে মাইনিং করতেই পারি আর খুব বেশি কয়েন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাকি নেই নিচের দিকে একটু খেয়াল করুন এখানে খুব বেশি কয়েন মাইন হতে বাকি নেই আপনি যদি এর একটা অংশীদার হতে চান আজকেই মাইনিং শুরু করতে পারেন এবং চাইলে হোয়াইট পেপারটা পড়ে নিতে পারেন কিছুদিনের মধ্যে তাদের এক্সচেঞ্জ স্টার্ট হয়ে যাবে এটা হচ্ছে তাদের ইন্টারনাল এক্সচেঞ্জ মানে তারা তাদের কয়েনটা আপনি চাইলে কিনতে পারবেন আমি চাইলে বিক্রি করতে পারবো অথবা আপনি চাইলে আমার কাছে বিক্রি করতে পারবেন এরকম মানে কোনো এক্সচেঞ্জে মার্কেটে লিস্টেড না হলেও এখান থেকেই কিন্তু বাইসেল করা যাবে এইরকম একটা সুবিধা তারা নিয়ে আসছে প্রথমেই তাহলে ভেবে দেখুন যে খুব একটা খারাপ কিন্তু হবে না অনেক ভালোই হতে পারে পায়ের যারা কেওয়াইসির মধ্যে করেছেন কেওয়াইসির পরে যারা মাইগ্রেশন করেছেন এবং কয়েন নিজের ওয়ালেটে নিয়েছেন তারা ইতিমধ্যে বুঝে ফেলেছেন মাইনিংয়ের পাওয়ার কতটা তবে আমি বলছি না পায়ের মতো সব কয়েনই মার্কেটে সাকসেসফুলভাবে আসবে প্রজেক্ট সাকসেসফুল হবে তবে হবে যে না সেটাও কিন্তু শিওর করে বলা যায় না তবে যতটুকু বুঝতে পারছি গ্লোবাল কমিউনিটি থেকে ইনফরমেশন যতটুকু পাচ্ছি আলফা কয়েনও কিন্তু বেশ ভালো একটা জায়গা করে নিতে যাচ্ছে মার্কেটে সো এই ফ্রিতে মাইনিং করার অপরচুনিটিটা আমি বলবো যে আমাদের কারোরই মিস না করা উচিত এখন বাকিটা আপনার সিদ্ধান্তের উপরে আপনি চাইলে মাইনিং করতে পারেন এবং চাইলে নাও করতে পারেন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কি করে মাইনিং করবেন তার জন্য আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলেও লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা যুক্ত হতে পারেন সেখান থেকে লিঙ্কে ক্লিক করতে পারেন আর ডিসক্রিপশন বক্সে তো আমি বলেছি থাকবেই সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করতে পারেন এবং সেই সাথে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন তো আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখন যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন এখানে মাইনিং অ্যাপসটা ডাউনলোড করার জন্যে একটা হচ্ছে গুগল প্লে আর একটা হচ্ছে অ্যাপ স্টোর আমি গুগল প্লেতে দেখাবো গুগল প্লেতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে আলফা নেটওয়ার্ক এই অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপসটাকে ওপেন করব অথবা আপনি আপনার মেনুতে গিয়ে আপনি অ্যাপসটাকে ওপেন করে নিতে পারেন ওপেন হওয়ার পরে এখানে সাইন আপ করতে হবে আপনি চাইলে আপনার ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন অথবা চাইলে ইমেইল দিতে পারেন অথবা গুগল দিয়েও আপনি সাইন আপ করতে পারেন তো আমি এখানে আমার ফেসবুক দিয়ে সাবমিট সরি সাইন আপ করব তবে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিয়েল নেমে দিয়ে না হয়ে থাকে তাহলে আপনি কখনোই ফেসবুক দিয়ে এটাকে রেজিস্টার করবেন না এখানে আপনি ইমেল ব্যবহার করতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন কারণ এটা যখন কেওয়াইসি ভেরিফাই ভেরিফিকেশন হবে আবার এখানে পাইকে মনে করতে হয় তখন হয়তো আমাদের রিয়েল নেমটা নিয়ে একটা ঝামেলায় পড়লেও পড়তে হলেও হতে পারে তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা ইমেল দিয়ে হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করব এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট যখন আপনি ইমেইলে ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম আসবে এখান থেকে আমরা নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে আমরা আমাদের ইমেইলটা দিয়ে দিব আমি ইমেইলটা দিয়ে দিচ্ছি ইমেইলটা দেওয়ার পরে নিচে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে প্রথমে আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন তবে চেষ্টা করবেন যেন পাসওয়ার্ডটা স্ট্রং হয় প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন তার নিচের ঘরেও সেই একই পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড কনফার্ম করবেন কনফার্ম করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার ইমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে আপনি যে ইমেইলটা মাত্র দিয়েছেন সেই ইমেইলটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখতে পাবেন যে সেখানে একটা মেসেজ রয়েছে একেবারে ব্র্যান্ড নিউ একটা মেসেজ সেই মেসেজে যে কোডটা থাকবে সেই কোডটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে এই কোডটাকে আমরা কপি করব বসিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে আলফা নেটওয়ার্ক নামে একটা মেইল আমার চলে এসেছে এখানে আমার ভেরিফিকেশন কোডটা রয়েছে আমি জাস্ট এটা এখান থেকে কপি করলাম কপি করে ফিরে যাচ্ছি অ্যাপসে অ্যাপসে আসার পরে আমি জাস্ট এখানে ভেরিফিকেশন কোডটাকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে কনফার্ম অ্যাকাউন্টে ক্লিক করে দিব এটা কনফার্ম হয়ে যাবে অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড এটা হয়ে গেল এখান থেকে ওকে ক্লিক করে দিলাম সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাই ডিফল্ট ইংলিশ থাকবে ইংলিশ রেখে দিবেন তারপরে আপনাকে নিয়ে যাবে আপনার অ্যাপসের মধ্যে এখানে আপনি রেফারেল কোড দেওয়ার জায়গা পাবেন এখানে আমার রেফারেল কোডটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন রেফারেল কোড দিলে আপনি হচ্ছে এখান থেকে ইনস্ট্যান্টলি একটা আলফা বোনাস পাবেন আর না দিলে বোনাসটা পাবেন না আপনাকে জিরো থেকে শুরু করতে হবে সো এখানে রেফারেল কোডটা দিয়ে দিবেন আমি আমার রেফারেল কোডটা স্ক্রিনে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব সেখান থেকে যে কোনো এক জায়গা থেকে আপনারা দেখে নেবেন এখানে একটা জিনিস হতে পারে আপনি যখন কপি করে নিয়ে রেফারেল কোডটা কপি করে নিয়ে এখানে সাবমিট করবেন অনেক সময় সেটা রং দেখাতে পারে রেফারেল কোডটা জাস্ট টাইপ করে দিবেন দেখে দেখে টাইপ করে দিবেন আমি এখানে রেফারেল কোডটা টাইপ করে দিচ্ছি H R I P O N এটা হচ্ছে আমার রেফারেল কোড দেন নিচে আপনার নাম দিবেন এখানে মনে রাখবেন আপনার আইডি কার্ডে যে নাম আছে জাতীয় পরিচয়পত্রে সেই নামটা এখানে দিতে হবে এটা খুব খেয়াল করে দিবেন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি ঠিক আইডি কার্ডে যেভাবে স্পেলিং আছে বানানগুলো যেভাবে আছে সেভাবেই দিয়ে দিবেন এখানে একটা ইউজার নেম দিবেন আপনার পছন্দ মতো ডাকনাম যেটাকে বলে আপনার পছন্দ মতো একটা ডাকনাম দিয়ে দিবেন আমি এখানে একটা ডাকনাম দিয়ে দিলাম এখানে কমপক্ষে ছয় ক্যারেক্টার হতে হবে তবে মনে রাখবেন এখানে যে ইউজার নেমটা আপনি দিবেন এটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার রেফারেল কোড হবে আপনি যদি কাউকে রেফার করেন তখন এই কোডটা আপনার প্রয়োজন হবে এটা দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলে দেখা যাক কি হয় হ্যাঁ আমার সাবমিট হয়ে গেছে এখানে কিন্তু কাজ শেষ রেজিস্ট্রেশনের কাজ শেষ এবং এখানে এসে আপনারা কি করবেন প্রথমে এই যে জায়গাটা দেখবেন এটা হচ্ছে মাইনিং বাটন প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর এই বাটনটা এরকম হবে এখানে এসে আপনারা এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে মাইনিংটা স্টার্ট এই জায়গাতে দেখতে পাচ্ছেন মাইনিং চলছে একেবারে উপরের দিকে এখানে মাইনিংটা চলছে এখানে আপনার ব্যালেন্সের যোগ হচ্ছে একটা এবার এখান থেকে আপনি মাইনিং স্পিড বাড়াতে পারেন আপনার কয়েন বাড়াতে পারেন এখানে দেখুন একটা মজার জিনিস এখানে কিন্তু তারা এক্সচেঞ্জের বাটনটা দিয়ে দিয়েছে যদিও এক্সচেঞ্জ এখনও শুরু হয়নি তা এর এখানে ক্লিক করলে আপনারা এক্সচেঞ্জের বিষয়ে জানতে পারবেন কিভাবে আপনারা এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন অর্থাৎ বাই করতে পারবেন সেল করতে পারবেন এবার আমরা দেখুন নিচে এখানে লট বক্স আপনি এই লট বক্স ওপেন করতে পারবেন প্রতি ত্রিশ মিনিট অন্তর অন্তর এখান থেকে আপনি বোনাস হিসেবে কিছু কয়েন পাবেন তার জন্য লট বক্সে ক্লিক করার পরে ওপেন লট বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নর্মালি আপনি একটা আলফা কিন্তু এখান থেকে পেয়ে গেছেন এবং এটাকে আপনি ডাবল করে নিতে পারেন যখন আপনি এই যে এই যে দেখতে পাচ্ছেন এটার উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লেম থ্রি অর্থাৎ আপনি যদি এখান থেকে একটা ক্লেম থ্রিতে ক্লিক করেন একটা বিজ্ঞাপন দেখেন তাহলে আপনি তিনটা আলফা এখান থেকে ইনস্ট্যান্ট পাবেন এটাতে এক ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন নেট স্পিড খুব ভালো হলে একবারেই হয়ে যাবে না হলে কয়েকবার এখান থেকে চেষ্টা করবেন যখন আপনার অ্যাডটা রান হবে অ্যাডটা দেখবেন নির্দিষ্ট টাইম পর্যন্ত এরকমভাবে অ্যাডটা চলবে অ্যাডটা শেষ পর্যন্ত দেখতে হবে অ্যাড শেষ হলে এখানে আপনি যখন বের হয়ে যাওয়ার বাটন পাবেন সেটাতে ক্লিক করে আপনি কেটে দিয়ে বের হয়ে আসলেই আপনার রিওয়ার্ডটা এখানে যোগ হয়ে যাবে দেখুন তিনটা আলফা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গিয়েছি দেখুন এখানে ব্যালেন্সে কিন্তু আগে একটা ছিল আমরা একটু আগে দেখেছি এখন চারটা হয়ে গিয়েছে এবং চব্বিশ ঘন্টায় আপনার মাইনিং রেট আছে জিরো অর্থাৎ প্রত্যেক ঘন্টায় আপনি জিরো আলফা এখান থেকে পেতে থাকবেন আপনি চাইলে এখানে রেফার করতে পারেন আপনার মাইনিং স্পিড বাড়িয়ে নিতে পারেন তো দেরি না করে এখনই শুরু করুন এই বছরের মধ্যে দু সালের মধ্যে যে কয়েনটা লেফট এখানে দেখতে পাচ্ছেন সেই পরিমাণ কয়েন কিন্তু মাইন হয়ে যাবে কারণ খুব দ্রুত এখানে কমিউনিটি ডেভেলপ হচ্ছে লোক বাড়ছে এখানে জুড়ে যাচ্ছে তাই দেরি করবেন না ভিডিওটা দেখা মাত্রই শুরু করুন তাহলে হয়তো ফিউচারে আমরা এখান থেকেও পায়ের মতো ভালো কোনো প্রফিট এখান থেকে বুক করতে পারবো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন